আসসালামু আলাইকুম welcome to my learning and earning বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আপনি অবশ্যই আমার ভিডিও সামনেলে জেনে হোক বা না জেনে হোক যদি ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু আর্নিংয়ের আশায় ক্লিক করেছেন তো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব কোনো রকম অভিজ্ঞতা বা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া সবচেয়ে বর্তমানে অনলাইন জগতে গোপন সূত্র হচ্ছে এর একমাত্র কপি পেস্ট করে আর্নিং করা কপি পেস্ট করে আর্নিং করেননি এমন ব্যক্তি আসলে খুবই দুষ্কর যারা অনেক উপরে উঠে গেছেন আজকে যারা বড় বড় ফ্রিলান্সার তারা কিন্তু অবশ্যই প্রথম দিকে কপি পেস্ট করে আর্নিং করেছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে সব ভিডিও পেয়ে যেতে পারেন এবং এখানে আমি প্লেলিস্ট দিয়েছি আশা করি প্লেলিস্ট অনুসারে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন নিজেকে সমৃদ্ধ করুন এবং এগিয়ে নিয়ে যান বেশি করে আর্নিং করুন সো ফিরসেই ইন্ট্রো এর পরে ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি যে কপি পেস্টের সাইটটি সেটি হচ্ছে শিং আর্ন ডট কম শিং আর্ন ডট কম একটি লেজিট এবং বিশ্বাসযোগ্য সাইট এটি আমার মুখের কথা নয় আপনি যদি গুগলে এটি লিখে ছাড় দেন তাহলে তাদের র্যাঙ্কিং পজিশন এবং ভিজিটারের পরিমাণ কীরকম এবং পেমেন্ট সিস্টেম কীরকম সব কিছু আপনি এক নজরে বা এক এক গ্লান্স আপনি সহজে দেখে নিতে পারেন আমি আপনাকে এই সিঁড়িটি দিচ্ছি আপনি এই সাইডে যদি মাসখানে কাজ করেন তাহলে অবশ্যই মিনিমাম একটা হাত খরচ এখান থেকে আমি জানাই করতে পারবেন ডেলি পাঁচ থেকে দশ ডলার যদি আপনি কাজ করেন এবং সপ্তাহে যদি র্যান্ডম কাজ করেন তাহলে সপ্তাহে পাঁচশো ডলার এবং আপনি মাসে প্রতি মাসে পনেরোশো ডলার করে যেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র কপি পেস্ট করে তো কিভাবে কি করবেন সেটি ধাপে ধাপে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না আমি আপনাকে অনুরোধ জানাবো ভিডিওটি যদি খেটে দেখেন তাহলে আপনি অবশ্যই কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে আপনি আমাকে গালি দিবেন সো শুরু করা যাক প্রথমে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে একটি অসাধারণ ইন্টারফেস পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে যে এটি এখানে যে অপশনগুলো রয়েছে অর্থাৎ যে যে সিস্টেমে আর্নিং করা যায় সবগুলো আপনি কিছু করে দেখতে পাবেন লিঙ্ক শর্ট করা যায় এবং এখানে তাদের সমস্ত বিস্তারিত সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল ক্লিকস এত টোটাল লিঙ্কস এত রেজিস্ট্রেশন ইউজার্স এত ইউজ পরিমাণ অর্থাৎ এক কথায় বলা যায় তো আমি এখানে আরেকটি কথা না বললেন এখানে তাদের পেমেন্ট সিস্টেমটা তারা এখানে দিয়েছে পেপল দিয়েছে পাইজা দিয়েছে Skrill WebMoney bitcoin bank transfer সবচেয়ে সুবিধা হচ্ছে বাংলাদেশের জন্য ব্যাংক ট্রান্সফার এবং ওয়েট মানি তো আমি সব কিছু দাবি দাবি দেখাচ্ছি আমি এখানে একটি অ্যাকাউন্ট করেছি অ্যাকাউন্ট করার পরে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আসার পরে আপনি সব কিছু একটু দেখবেন এক নজর এটি আমাকে বুঝিয়ে দিতে হবে না এবং এখানে কারা কারা ইনকাম করেছে সব কিছু এখানে অ্যাড দেওয়া আছে এবং ডেট অনুসারে আপনি এখানে দুই ধাপে ইনকাম করতে পারবেন প্রথমত লিঙ্ক শর্ট করে এরপরে দ্বিতীয় ধাপে রেফারেল করে প্রথমে আপনাকে আমি দেখাবো কীভাবে লিঙ্ক শর্ট করে এখান থেকে আর্নিং জেনারেট করবেন আমি আপনাকে অনুরোধ জানাবো এই সাইডে কাজ করতে হলে প্রথমত আপনাকে নিজস্ব একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করতে হবে আপনি যদি ব্লগ সাইট তৈরি করতে না জানেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে একটি ভিডিও পাবেন কীভাবে ব্লগ তৈরি করতে হয় ফ্রি বর্তমানে অনলাইন জগতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো আমি একটি ব্লগ সাইট তৈরি করেছি সেটি হচ্ছে আমার ব্লগ সাইটের নাম হচ্ছে web design tutorials and knowledge এবং এটি হচ্ছে ইন্টারফেস এবং এখানে প্রায় সাতশো সাঁত্রিশটি পোস্ট দেওয়া আছে আপনি তাহলে এই পোস্টগুলো পড়ে নিতে পারেন আমি আপনাকে আজকে শেয়ার করতে যাচ্ছি কীভাবে একটি ব্লগ ব্লগ সাইটকে ইউজ করে আপনি এই সাইট থেকে ইনকাম জেনারেট করবেন তো প্রথমে যেতে হবে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আমরা যখন আমাদের নিজস্ব সফটওয়্যারের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু ফাইল ফিপো ডট কম বা ফাইল ফিমা ডট কমের সাহায্য নেই আমরা অনেকেই জানি না কীভাবে সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করতে হয় ফ্রিলে আজকেও কিন্তু তা শিখে যাবেন তো আমি গুগলে ফাইল টিপো ডট কম লিখে চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস পেলাম এরপরে আমি যেটিতে যাব সেটি হচ্ছে এখানে যে একটি সফটওয়্যার দেওয়া আছে download to PDF PDF Converter latest version for Windows আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করে কীভাবে ইউজ করতে হয় সেটি দেখাবো তো আমি যদি এটিতে ক্লিক করি তাহলে আমি আমি এই ধরনের একটি ইন্টারফেস পাব এই ধরনের একটি ইন্টারফেস পাব ইন্টারফেস পাওয়ার পরে এখানে যে টাইটেলটি রয়েছে এই ওয়েবসাইটের অর্থাৎ এই ব্লগ সাইটে সেটি আমি কপি করলাম কপি করার পর আমি আমার ব্লগ সাইটে যাবো পাশাপাশি কীভাবে ব্লগে পোস্ট করতে হয় সেটিও শিখে যাচ্ছে বন্ধুরা আশা করি অনেক কাজ আজকে শিখে দিতে পারবেন তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এটি লিখলাম দেওয়ার পরে আমি আবার চলে গেলাম এরপর আমি এই জিনিসটা পুরোটা কপি করবো এতটুকু কপি করব কপি করার পরে আমি আবার ব্লকে চলে যাব এখানে যে বক্স রয়েছে সেটি বক্সে আমি এটি পেস্ট করে দিলাম টোটাল ডেসক্রিপশনটা কিন্তু এখানে চলে এসছে একবারে খুব স্মুথলি এবার আপনি যে কাজটি করবেন আপনি নিচে যাবেন নিচে গিয়ে আপনি দেখবেন ক্লিক শেয়ার লিখে একটি কথা লিখবেন এখানে ক্লিক হিয়ার এই কথাটি লেখার পরে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে একটি লিঙ্ক তৈরি করবেন এই যে লিঙ্ক লিঙ্কটা কীভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি বন্ধুরা লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছ থেকে এখানে একটি ইউআরএল চাইবে এখন আপনি ইউআরএল ইউআরএল কোথা থেকে নেবেন ইউআরএল দেবেন যে যেখান থেকে আপনি আপনার ফাইল ইপো ডট কম থেকে যে সফটওয়্যারটি আপনি নিয়েছেন আপনার ব্লগ সাইডে পোস্ট করার জন্য তার ইউআরএল হচ্ছে এটি এটি কপি করব কপি করার পর আমি ব্লগে চলে যাচ্ছি আবার এবার আমি এখানে একটু পেস্ট করে দিচ্ছি দেখুন বন্ধুরা ওকে হয়ে গেল এরপর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ইউআরএল পরিবর্তন হয়ে গেল অর্থাৎ কেউ যদি এখানে এসে ক্লিক করে তাহলে অবশ্যই আপনার ব্লগ সাইডে চলে আসবে এবার আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে কপি করো এটি কপি করে সাইডের মধ্যে চলে যান এই যে নিউ শর্টলি এখানে বিটলিতে চলে যেতে হবে ফ্রিলি এমন একটি সাইট যেটিতে ফ্রিলি যে কোনো লং ইউআরএলকে শর্ট করা হয় আমি আবার নিচে একটু ভুল হয়েছে যে কপি হয়ে গেল এটি আমি কপি করছি কপি করার পরে আমি আমার ব্লগ সাইটে এটিতে আবার লিঙ্ক তৈরি করতে পারি আমি এটি মুছে দেয় এটিয়া এটি সিলেক্ট করব সিলেক্ট করে লিঙ্কে যাব ওকেতে ক্লিক করলাম এটি লিঙ্ক হয়ে গেল বন্ধুরা এ হচ্ছে মোটামুটি ওয়েবসাইট অর্থাৎ কীভাবে আপনি ব্লগ সাইডে এই লিঙ্কটি শর্ট করে দেখাবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো এইভাবে যদি আপনি আপনার আমি পাবলিশ করি এই download to PDF PDF converter অর্থাৎ এই সফটওয়্যারটি ফ্রি সফটওয়্যার যখন কেউ ডাউনলোড করে নেবে তাহলে অবশ্যই সে একদিকে যেমন লাভবান হবে অবশ্য খবর অবশ্যই আপনি নিজে লাভবান হবেন কেননা আপনি আপনার ব্লগ সাইটে এভাবে যদি মিনিমাম এক হাজার ভিজিটর আনতে পারেন তাহলে ডেলি আপনি বিশ ডলার করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এটি আমি আগেই বলেছি এবং বাংলাদেশিদের যারা বাংলাদেশি ওয়েবসাইট ইউজার বা ব্লগ সাইট ইউজার রয়েছে বা কোনো বাংলাদেশি যদি আপনার ব্লগ সাইডে আসে তাহলে তারা একদিকে এই টেক্সটগুলো পড়বে পাশাপাশি এটি আপনার এখান থেকে তারা সহজে ডাউনলোড করে নেবে অবশ্যই এভাবে যদি আপনি ইংলিশ আর্টিকেল লেখেন আপনার ব্লগ সাইডের মধ্যে অবশ্যই বিদেশি অনেক ভিজিটার পাবেন যেখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন প্রথমত আপনি এই সাইট থেকে লিঙ্ক শেয়ার করে আপনি একদিকে আপনার ব্লগ সাইটকে পরিচিতি করলেন অপরদিকে আপনি মিনিমাম আপনার ব্লগ সাইটে যদি এক হাজার ভিজিটর ডলার আনতে পারেন তাহলে বিশ ডলার পাচ্ছেন এবং পাশাপাশি আপনি ষাট ডলার করে পাচ্ছেন এভাবে যদি আপনি র্যান্ডম সময় দেন আপনি এখান থেকে আর্নিং সহজেই জেনারেট করতে পারবেন বন্ধুরা এই একটি দাপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার দ্বিতীয় দাপটি দেখাচ্ছি রেফারেল ইনকাম রেফারেল ইনকাম কীভাবে পাবেন সেটি আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে রেফারেলে ক্লিক করার পরে এখানে একটি আমি লিঙ্ক পেয়েছি সেই লিঙ্কটি আমি কপি করব কপি করার পরে বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপের মধ্যে অথবা মেসেঞ্জার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যদি আমি শেয়ার করি ওখান থেকে অনেক বেশি আমি ভিজিটর যদি আমার সাইটের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই সেখান থেকে একটি আর্নিং জেনারেট করতে পারবো অর্থাৎ তারা যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে অবশ্যই একটি রেফারেল ইনকাম রয়েছে অর্থাৎ খুব সহজে আপনি দুই পদ্ধতিতে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকে কিভাবে আমি দেখালাম শিল্ড লার্ন এই ডট কমের মাধ্যমে কিভাবে লিঙ্ক শেয়ার করবেন এবং রেফারেল ইনকাম করবেন সহজেই এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্ট সিস্টেমটা উইড্রো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনি উইড্রোতে যখন ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে আপনি একটি মেসেজ পাবেন এই ধরনের এখানে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে এবং এখানে fail your account receives the minimum amount for more you may request or money by clicking about the payment is send to your window account business days অর্থাৎ দুই দিনের মধ্যে তারা তার আপনার পেমেন্টটা দিয়ে দিবে এবং মিনিমাম ফাইভ ডলার হলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন এখানে the payment is being set by our team এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে আপনি এখান থেকে সবগুলো পেমেন্ট এগুলো সব কিছু আপনি করে নেবেন এরপরে আমি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনি প্রোফাইলটা একটু সাজাবেন আপনার ব্যাংকে যেভাবে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যেভাবে দেওয়া আছে সেভাবে অবশ্যই আপনি এখান থেকে আমার আগে দেওয়া ছিল এখানে এই জন্য চলে আসছে এরপর উইড্রো মেথড উইড্রো মেথডের মধ্যে কী রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেইফল রয়েছে পাঁচ ডলার হলে মিনিমাম আপনি উইড্রো করতে পারবেন স্পিন রয়েছে বিশ ডলার হলে উইড্রো করতে পারবেন পেয়ার রয়েছে পাঁচ ডলার তারপর কুইক মানি জ্যাট পাঁচ ডলার হলে উইড্রো নিতে পারবেন এবং ব্যাংক ট্রান্সফার দশ ডলার হলে কীভাবে নেবেন আমি দেখাচ্ছি ধরুন বন্ধুরা আপনি ওয়েব মানি জ্যাট এর মাধ্যমে উইড্রো করবেন তাহলে এখানে উইড্রো অ্যাকাউন্ট রয়েছে যেটি সেটিতে অবশ্যই আপনি আপনার ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড অথবা মোবাইল নাম্বারটি দিয়ে দিলে তারা কানেক্টেড হয়ে যাবে এরপর ওয়েক মানি ব্যাক এটাকে যদি ক্লিক করি তাহলে এখানে যে ইউআরএলটি রয়েছে ইউআরএলটি কপি করব দেন এখানে আমরা পেস্ট করে দিব এরপর এখানে ইনস্ট্রাকশন যেগুলি রয়েছে সেটা হচ্ছে for PayPal and screen add you email for UPI add you UPI address for bank transfer and down number name IFSC code IFSC code মানে ব্যাংকের যে অ্যাকাউন্টটি account সেই অ্যাকাউন্টটি WebMoney add you first এক সাবমিট দিলে সেটি অ্যাড হয়ে যাবে অর্থাৎ minimum যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ এ হচ্ছে মোটামুটি শিপ আর প্ল্যাটফর্ম বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো